কি করতেছো আমি টেলিভিশনে দেখছি যে যারে ভালোবাসে সে তার এমন করে আদর করে আপনার সন্তানকে অস্বাস্থ্যকর সিনেমা দেখা থেকে বিরত রাখুন হ্যালো জনগণ প্রায় নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব বাটনটিকে ঘুষি মেরে মেরে ভেঙে ফেলুন আর বেল আইকনটিকে বাজিয়ে দিন আজকের ভিডিওটি হবে বান্ধবী হাওয়া ও মায়াকে নিয়ে গত ভিডিওতে বান্ধবী হাওয়াকে পচিয়েছিলাম ওই ভিডিও দেখে সে বলল এই নামে তাকে কেউ চেনে না তার আসল নাম তুবা ও মনি আক্তার ধন্যবাদ বান্ধবী নিজের নামগুলো বলে আমাকে সাহায্য করার জন্য তো ভিডিওটি শুরু করছি বান্ধবী হাওয়া খানকে তার আসল নাম জিজ্ঞেস করি ইংরেজিতে তার নাম যেভাবে উপস্থাপন করে কি প্রবলেম তোমার নাম কি নো প্রবলেম নাম কি what is your name Sarala Rani my name is Sarala this is my Sarala Rani Sutradhar বাড়ি কোন জায়গা আপনার নাম স্বর্গীয় যোগের সূত্রধর মাই নেমি যোগের সূত্রধর মায়ের নাম নি দিস ইজ মাই মায়ারানি সূত্রধর লেখাপড়া দোকান লেখাপড়া আগের পাঠশালা বাস ফাইভ পর্যন্ত আগের বান্ধবী হাওয়া ও মায়া রাস্তায় দাঁড়িয়ে সিম্পুনি আইফোন ম্যাক্স এক্স প্যাক্স প্রো দিয়ে যখন সেলফি তোলে আর তার মাঝখান দিয়ে আমি যখন ব্যাঘাত ঘটাই হাওয়াকে জিজ্ঞেস করছিলাম এই শীতে মেয়েরা যে গোসল করে না তো সেই ভাবসা গন্ধটা কিভাবে দূর করে এবং সে যে নিনজা টেকনিকটি বলেছে তাতে আমি হতভম্ব আচ্ছা তুই বল মেয়েরা যে খোপায় ফুল গুজে রাখে এটা কেন রাখে কেন আবার মেয়েদের জন্য অনেক সুন্দর লাগে সেই জন্য পুরাই রং মামা মেয়েরা ফুল গুজে রাখে যাতে দুই তিন দিন গোসল না করলে ভাবসা গন্ধ বের না হয় আর তাছাড়া উকুনের তো আলাদা গন্ধ আছে এই জন্যই মেয়েরা মেনলি চুলের মধ্যে ফুল গুজে রাখে হাওয়া যখন নির্বাচনে দাঁড়ায় তার এলাকায় মেয়ে না থাকায় আমরা বোরকা পরে তাকে যেভাবে উৎসাহ দেই তোমার শুয়ে থাকা মুভিটি দেখে আমি ও হাওয়ার হাজব্যান্ড যখন শুয়ের ভিতরে সুতা ঢুকানোর চেষ্টা করি বান্ধবী হাওয়া সারাদিন রুমে শুয়ে বসে কাটিয়ে দেওয়ার পর আন্টি যখন তাকে রুম ঝাড়ু দিতে বলে এবং সে যেই জিলেপির প্যাচের ভিতরে ঢুকে যায় তা আপনারা নিজ চোখেই দেখেন আমার দাড়ি মচগুলো বড় হয়ে যাওয়াতে মায়া কাব্য আমাকে একটি ট্রিমার গিফট করে তার নাম ছিল B A L it's not বাল ইটস বাল সেই বাল দিয়ে যখন আমি আই মিন সেই বাল দিয়ে আই মিন সরি কি বলছি আমি ওমে oh গড তো আমি সেই বি এল দিয়ে যখন আমি শেভ করতে যাই আর সেই দুর্ঘটনা আমার সাথে ঘটে যায় Ah! হাওয়া খান নার্সিংয়ে ভর্তি হওয়ার পর থেকে সে নিজেকে অনেকটা চালাক মনে করে এবং সেই চালাকির ধরন থেকে সে দক মায়া কাব্যকে যেভাবে ঠক দেয় খাদক মায়াকাব্য যখন সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে পা রাখে এবং তার অভিনয় দেখে আমরা সত্যি হতবম্ব তুই আমার লেহেঙ্গা পাবি কিন্তু আমাকে পোকা লেহেঙ্গা দিয়ে আমি কি যে তোর লেহেঙ্গা বাঁচাতে পারেনি তোকে কি বাঁচাবে হ্যাঁ? আসুক আজকে আমি এসে গেছি আমি এসে গেছি হ্যাঁ। আকাইম্মা ঠিকই আরে বাইরে রাখেন কতবার বলছি আমাকে ফিলে ওয়ার্ড্রপ কিনে দিতে হ্যাঁ? নইলে আমার এইভাবে ব্রিজেস পাঞ্চার হয় আপনারা এখনো ফুরা রয়েছেন ভিডিও তো এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব বাটন থেকে একটু গুতা মেরে দেবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ